প্রিয় দর্শক একটি কথা মানতে হবে সেটি হচ্ছে রাখে আল্লাহ মারেকে আল্লাহ তালা যাকে বাঁচিয়ে রাখবেন যার হয়াত রাখবেন তার মৃত্যু নেই তার মানি হচ্ছে আমরা এই ভিডিওটা দেখে একটু একটু না মানে পুরো বিশ্বাস করতে পারি যে পৃথিবীতে আল্লাহ তালার হুকুম ছাড়া কোনো ব্যক্তির মৃত্যু হবে না কোনো ব্যক্তি মারাও যাবে না আল্লাহ তালা যাকে মৃত্যুবরণ দান করবেন ও যার জন্য হুকুম করবেন তিনি মৃত্যুবরণ করবেন তাছাড়া পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর হুকুম ছাড়া মৃত্যুবরণ করবেন না এটাই হচ্ছে এই ভিডিওর একটি নির্ঘাত প্রমাণ এবং আরও একটি বড় প্রমাণ হচ্ছে তুরস্ক এবং সিরিয়ার যে ভূমিকম্পে অনেক মানুষ মারা গিয়েছে অনেক মানুষকে আল্লাহ তাল্লাহ জীবিত রেখেছেন এর চেয়ে আর বড় কোনো প্রমাণ নেই মুসলিমদের জন্য এবং অন্যান্য জাতির জন্য যে মুসলিমদের ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম মুসলিম ধর্মই হচ্ছে সত্যি ধর্ম যেটা যার পরিচালনা সব কিছুর পরিচালনা করেন একমাত্র আল্লাহ তালা তার নির্দেশ ছাড়া তার আদেশ ছাড়া কোনো কিছুই পৃথিবীতে ঘটবে না ঘটে না ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করবেন